জাতীয়তাবাদী দল বলবে আল্লাহ ব্যাংক কর্তৃক আয়োজিত আজকের এই কল্পনীয় বিদ্যুৎ প্রতিবাদে সম্মানিত সভাপতি সাবেক পিপি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সাহেবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির গার্জিয়ান গাবতলী সাজানপুরের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি কৃষক দলের সিনিয়র সহসভাপতি কেন্দ্র কমিটির জনাব হিলারুজ্জামান তালুকদার লালু ভাই সহ জেলা বিএনপির আহ্বত কমিটির সদস্য জেলা যুব দল নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কৃষক দল শহর বিএনপি মহিলা দল ও আমার সামনে উপস্থিত ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই বগুড়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমরা আমাদের এই সমাবেশ খুনি হাসিনার সরকারের সন্ত্রাসী বাহিনী দ্বারা যারা সংসদে নির্বাচন করেছিল আজকে তারা ওকে বস আপনি রেডি করে দিন বিসমিল্লাহির রহমানির রহিম দ্রব্যমূল্য অন্তর্গতে ও অবৈধ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমড়া জেলা বিএনপির প্রতীকী অনশনের সভাপতিত্ব করছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রামপল্লী মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় অভিভাবক কেন্দ্রীয় কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট হেলারুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক বিলাল ভাই উপস্থিত আছেন উপস্থিত যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ সহকর্মী সহযোগিতা ভার বন্ধুদের প্রতি রইল আমার প্রাণপ্রিয় সংগঠন সাহিত্য ফিরেন চৌরমানের রহমানের রাজ্য সংগঠন 帅大家的，叫我老 চিন্তিত হই আমরা গুণাগর আমাদের দেশ নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা জন্য আমরা বাইরে পাঠানোর জন্য আমরা সর্বত্র চেষ্টা করে যাব পাশাপাশি আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় অভিভাবক হাজার হাজার মাইল দূরে আছে জাতীয় বন্ধুগণ আমাদের নেতাকে দিতে তারপরে আমরা ক্লান্ত অবসাদে অন্যগর এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি খোদা আমেজ বাংলাদেশ চিন্তাবাদ শহীদ জগন্নাথ দেশ নেত্রী বেগম খালেদাদের তার তারেন্দ্রের হংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ বক্তব্য রাখছেন ভারতের জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল বাদুর ভাই আজকের কেন্দ্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত নৌকা জমার তথা গোটা বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয় উপস্থিত জেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকের এই গণ অনশনকে সুন্দর এবং সুষ্ঠ করার জন্য সম্মানিত ভাইয়েরা দীর্ঘক্ষণ আমরা বক্তৃতা করছি এবং শুনছি মূলত কথা হচ্ছে একটা যে হাসিনা কবে যাবে এইভাবে যাবে না আমি সরকার মঙ্গলের কথা শুনে বলতে চাই আর নয় অনশন মাননীয় আমাদের দেশের একটি উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি কেন্দ্র কমিটিতে কথা বলেন গোটা দেশের মানুষ এখন আন্দোলন চায় অবস্থা থেকে যদি ফিরাতে চান এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যেটাকে যদি আমরা বাংলাদেশে ফিরে আনতে চাই বেগম খালেদা জিয়াকে যদি কারা মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে গণ অনুসরণ দিয়ে ওই নরম নরম অনুষ্ঠান দিয়ে হবে না রাজপথ দখল করতে হবে রাজপথে প্রয়োজন হলে রাখা লাগাতার হবে আমরা রাজপথে আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আর যারা এখানে আসেন আরো দূরে এখানে আসেন বসেন অনুষ্ঠানটা আপনারা শুরু করছিলেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু কেন এসে এখানে চলে যান আরে আসেন এত বড় একটা অনুষ্ঠানের জন্য আমি সবাইকে অনুরোধ করি মিলিতভাবে এই অল্পক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শেষ হবে আপনারা যে যেখানে আছেন আমার শ্রমিক ভাইয়ারা যেখানে আছেন আসেন বসেন অনুষ্ঠানকে সুন্দর করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাংলাদেশ অংশ হিসাবে আঠারো কোটি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজকে দ্রব্যমূল্য উদ্যোগতির প্রতিবাদে আজকের প্রতীকী ইয়ে সম্মানিত সভাপতি পৌরা জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র জন্য আইনজীবী সাইফুল ইসলাম আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গাবতলী সাধারণপুরের গণমানুষের নেতা সাবেক বারবার নির্বাচিত সদস্য কৃষক দল বাংলাদেশ কৃষক দল সিনিয়র সহ সভাপতি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা যারা হেলালুজ্জামান তালুকদার লালু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুব দলের অঙ্গ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে দাঁড়ায় আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার আজকে প্রতিক্রিয়া অনশন আজকে দীর্ঘ এক মাস হল মানুষের দ্রব্যমূল্য অগ্রগতির প্রতিবাদে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা যে আন্দোলন সংগ্রাম চলছে এই আন্দোলন সংগ্রামকে মাধ্যমে যে দাবি আদায়ের জন্য আমরা অপেক্ষা করছি এই দাবি কি আদায় করা এই হাসিনা থেকে আমাদের কি উচিত দাবি ছাওয়া উচিত কিনা বলেন উচিত না কারণ অবৈধ একদম সরকারের প্রধানের কাছে কোন দাবি ছাওয়া একদম ন্যায্য জনগণের আমি মনে করি উচিত না যিনি অবৈধ দাবি প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন স্বাধীনতার মাস এখন আমরা পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে এই পঞ্চাশ বছর স্বাধীনতার উদযাপনে আমরা কি পেয়েছি আজকে হিসাব নিকাশের প্রশ্ন বাংলাদেশের শাসক Ne kadar আমার বিবেকে তাড়নায় আমি আর ভিডিও করতে পারলাম না কারণ ওই চেহারাগুলি আমার বিবেকে ধরে নাই আমি ভিডিও করে এটা সারি ওই মানুষগুলি হয়তো ভাবে ভিডিও দেখানোর কারণে দেখলে তারা লজ্জিত হবে এই কারণে আমি ভিডিও করতে পারি নাই সব আমার আজকে দেখে স্বাধীনতা জয়ন্তী আর রহমানকে এনে তার বাবার শতবার্ষিকী উদযাপন করছেন পনেরো কোটি টাকার বিনিময় সমীমার আমার অথচ উনি যে গান গেয়েছেন উনার বাপের বন্দনা করে সেই গানের বিপক্ষে আজকে সোশ্যাল মিডিয়া যেসব গুলো হচ্ছে সেগুলি যদি আজকে উনি দেখতে পান অফার নিয়ে মানুষের কথা বলি এই সব জিনিস উনি উপভোগ করেন কারণ এটি হলো আওয়ামী লীগের স্বভাব তার বাবার স্বভাব ছিল মানুষের কষ্টকে উপভোগ করা উনার স্বভাব বাংলাদেশের মানুষকে উপভোগ করা সে আবার আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই সব থেকে পরিত্রাণের জন্য লক্ষ্য একটাই এখনই আছি ওয়াজাদকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে এই জন্য আমাদের দেশ প্রতীক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমি আবার অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন অনশন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে যারা দাঁড়িয়ে আছেন দয়া বসে পড়েন বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা জনতাপতি যুবদল বগুড়া জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক খাদুমুল ইসলাম খাদেম বাংলাদেশ জাতীয় দল বগুড়া জেলা শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই প্রতি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনজীবী জেলা মাহবুবের সাইফুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাবতলী সদরপুরের মাঝীয় মানুষের নেতা বগুড়া জেলা বিএনপির সহসভার অভিভাবক বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব লালু রয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দ দল বিভিন্ন নেতৃবৃন্দ শহর বিএনপি নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ কৃষক দল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম বীরনেতৃবৃন্দ বক্তব্য সংক্ষিপ্ত আমি শুধু এভাবে বলতে চাই আমার জুম্মা আহ্বায়ক বলেছেন একটি অবৈধ সরকারের কাছে একটি ভোট সরকার ভোট চোরের সরকারের কাছে যিনি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্বাচিত হননি সেই সরকারের এই বর্তমান যে দ্রব্যমূল্যের উদ্যোগের যে যে পরিস্থিতি হয়েছে এটি আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা উনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই উনি যদি আজকে জনগণের ভোটে নির্বাচিত হতেন তাহলে জনগণের কথা ভাবতেন জনগণের দুঃখ দুঃখের কথা ভাবতেন উনি শুধু রয়েছে ওনার বাপের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি দেখলাম গতকালকে মহান জাতীয় সংসদে হাসান মসুদ চৌধুরী উনি একজন মাননীয় মন্ত্রী উনি বলেছেন আমি বাজারে নিয়মিত যাই কৃষিবির পণ্য দেওয়ার কারণে এক কোটি মানুষকে কৃষিবির পণ্য দিয়েছে বিধায় দ্রমূল্যের দাম নাকি কমেছে আমি বলতে চাই মহান জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা ওই পবিত্র জায়গায় আপনাদের মতো ভোট ভোট চুরি করে এমপি মন্ত্রী হয়ে এসব কথা বলবেন না প্রিয় নেতৃবৃন্দ আমরা শুধু বলতে চাই আজকে আমরা যুব দলের ক্ষমতা রয়েছে অঙ্গ অঙ্গ সংগঠনের ক্ষমতা রয়েছে আজকে জেলা দেশ জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় উনি যখনই আন্দোলন সংগ্রামের ডাক দেবেন ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে যুবদল সামনের কাতারে থেকে বগুড়ার মাটিতে সেই আন্দোলন সফল করে দেবে যে সফলতার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা মুক্ত হবে দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে এই অবৈধ সরকার সরকারের পতন হবে এবং বাংলাদেশে আবারও একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার আবারও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই আশায় প্রত্যাশা রেখে আজকের এই প্রতিক্রম সফলতা কামনা করে সবার সুস্বাস্থ্য থেকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর দেশের এবং খালেদ ধন্যবাদ দেশ নায়ক তারেক ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বক্তব্য রাখছেন বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাতীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা ইউনিটের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট অ্যাডভোকেট মোজাম্মেল হক বিশ্বাস রহমানের রহিম আজকের এই দেশব্যাপী এই অনশনের কর্মসূচির আজকের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বোকা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম হাতে আছে মাত্র বিশ মিনিট আমাদের নেতা আছে অন্তত পনেরোটা আমি বক্তব্য দেব না শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই যাদের বয়স পঞ্চাশের কথায় তারা বলতে পারবেন উনিশশো চুয়াত্তর সালে এইরকম দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষে বাসন্তি নিজের ইজ্জত বাঁচানোর জন্য জাল দিয়ে যখন তার ইজ্জত বাঁচানোর জন্য যেতে পারে কাপড়ের অভাবে খাদ্যের অভাবে যখন কচু খায় তখন এই ছবি গোটা বিশ্বব্যাপী ছড়ে দাঁড়ায় এবং সেই ছবি গোটা বিশ্ব নিন্দা করে আজকে এই আওয়ামী সময়ে চরম দুর্ভিক্ষ চলছে দ্রব্যমূল্যের উর্ধগতি চলছে আপনাদের একটি কথা বলতে চাই আমরা যারা রাজনীতি করি তার আমরা খবর কাগজ করি পত্রিকা পড়ি আজ থেকে তিন দিন আগে প্রথম আলো পত্রিকা পড়ে থাকেন বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটা জেলা আছে তার মধ্যে দিনাজপুর একটি জেলা এই দিনাজপুর জেলায় শতকরা আঠান্ন হয় না হয় আপনারা আজকে আমরা আজ থেকে তিন দিন আগে প্রতিবাদ করে দেখবেন শেখ হাসিনার মন্ত্রীরা দাঁত বের করে বলে আরে নিরব্দুল বৃক্ষ কোথায় আরে সাহেব আপনার টাকা আছে ঘুষের টাকা সাধারণ জনগণ কোথায় টাকা পায় বন্ধুরা একটি কথা বলি যে লোকটি আগে বিশ হাজার টাকা মাসে ইনকাম করতো তাই খরচ করে পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখতো আর এখন একটি লোক মাসে এক লক্ষ টাকা ইনকাম করে তারপরও ব্যাংক থেকে বিশ হাজার টাকা মাসে তুলতে হয় এই জায়গায় সাইনি মেয়েকে সাইফুল ইসলাম আমার সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা সেই সময়কার ছাত্র নেতা আজকে জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি আমাদের থেকে ঘোষণা থাকবে আপনাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা হয় সেই মামলা আমরা বিলে পর্যন্ত লড়বো লড়বো উপরন্ত সমস্ত কাগজের খবর পর্যন্ত আমরা দেবো ইনশাল্লাহ পরিষদের সবাইকে ধন্যবাদ দিয়ে আর একটি কথা বলতে চাই বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই আমি বাকশালী সরকারের তারা সর্বকাশী দুর্নীতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ প্রতীকী অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া মানুষের গর্ব গাবতলী মাটি মানুষের নেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হেলামুজ্জামান তালুকদার লালু ভাই সহ উপস্থিত বিএনপি ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং বগুড়া শহর বিএনপি একুশটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া শহর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামের সাথী না আজকে অনেকদিন পরে একজন মানুষের কথা মনে হচ্ছে মনে পড়ছে তিনি ছিলেন বগুড়ার বড় মসজিদের পেশ ইমাম উনি একদিন নামাজ শেষে বলেছিলেন তোমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সব মানুষ ছিলেন উনি ছিলেন আল্লাহ আউলিয়া দীর্ঘদিন পরে এক সময় একটি বই পড়তে গিয়ে সেই বইয়ে একজন লেখকের উক্তি পেয়েছিলাম উনি বলেছেন সেই লেখকটি হচ্ছে আপনার আমাদের সকলের সুপরিচিত হুমায়ুন আহমেদ আর সেই হুমায়ুন আহমেদের বইয়ে লেখা ছিল জাহুর রহমান এমন একজন সব ছিলেন না উনি সত্যিকারের অর্থে একজন সৎ মানুষ ছিলেন ঢাকা দলীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন দেশে দ্রব্য মূল্য নিয়ন্ত্রিত ছিল চালের মূল্য নিয়ন্ত্রিত ছিল লাগা এবং সেই সাথে দেশে লাগাম হিন্দু নীতি এবং দ্রব্যমূল্যের উদ্যোগের কথা বলা হতো বাস্তবে সেই সময়ে বাংলাদেশের দ্রব্যমূল্যের দিকে তাকিয়ে দেখুন ইতিহাস বলে বাংলাদেশের দ্রব্যমূল্য তখনও নিয়ন্ত্রিত ছিল সাধারণ সীমাহীন দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে আছে বাংলাদেশের মানুষ আজকে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলাদেশের মানুষ আজকে সীমাহীন দুর্নীতির কারণে পৃথিবীর ট্রাকের পেছনে দৌড়াচ্ছে তাই আসল প্রতিষ্ঠিত করে তবে আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দেওয়ার হোক দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ বক্তব্য রাখছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেরপুরের জননেতা শহীদুল ইসলাম বাবলু আউজ রাজিম রহমান দেশে যখন নীরব দুর্ভিক্ষ চলছে যখন দেশের স্বাধীনতা নাই আইনের শাসন নাই মানুষের বাক স্বাধীনতা নাই ভোটের অধিকার নাই বাজারের উদ্যোগতি লাগামহীন আগ্রাসী আগ্রাসী দুর্নীতি ঠিক সেই মুহূর্তে বগুড়া জেলা বিএনপি আজকের এই বিক্ষোভ আজকের এই প্রতিটি অনশন সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধীয় বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রধান অতিথি সাধারণপুর এবং গাবতলির মাঠে ও মানুষের নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হেলৌজ্জামান তালুকদার লালু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজরুল বাড়ি তালুকদার বেলাল ভাই সহ জেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম বক্তব্য এখানে অনেকেই অনেকভাবে দিয়েছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আমরা এই দাবি শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছবে না আমাদের যেটা করণীয় আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে নির্দেশ দেবে সেই নির্দেশের অপেক্ষায় আমাদের জাতীয়তাবাদী শক্তি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন আদায় করতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবং এটা যদি আমরা আদায় করতে পারি সকল সমস্যার সমাধান হবে এই আশাবান ব্যক্ত করে আমি সকলকে আগামী দিনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জেনে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর খাদাজি জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বগুড়া জেলার কিংবদন্তি নেতা বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান ইসলাম সাধু বক্তব্য রাখছেন এমরান ইসলাম সাধু বিসমাল্লা রহমান রহিম সারা বাংলাদেশের দুটি অনশনের ধারাবাহিকতায় বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনশন কর্মসূচির শ্রদ্ধ সভাপতি মঞ্চ উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি হিসেবে কাপ্তলি সাধারণপুরের মামাটি মানুষের নেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম ক্ষুধার রাজ্যে পৃথিবী বৈদ্যময় হচ্ছে আপনার প্রতীক অনশন সবার পেতে ক্ষুধা সবাই ক্ষুধার কথা বলে গেলেন আমি ক্ষুধার কথা বলবো না দুটি ইতিহাসের কথা বলি শুনে রাখেন মার্চ মাস মার্চ মাস না বাংলাদেশ নয় শুধু পৃথিবীর ইতিহাসে দুটি ঘটনা ঘটে গেছে উনিশশো সালের যখন নির্বাচন হয় সেই নির্বাচনে ভোটে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ একশো সাতষট্টিটা আসন পেয়েছিল আর পিপিএ ভোটটা পেয়েছিল অষ্টাশিটা আসন এখন আপনাদের মাধ্যমে একটু বোঝার জন্য তুলনামূলক করে দিই আপনি ভোটে নির্বাচিত হয়েছেন সংখ্যাগরিষ্ঠ ভোটে আপনার দায়িত্ব কি ক্ষমতা নেওয়া না আরে কথা বলেন না কি আপনার দায়িত্ব আপনি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন আপনার দায়িত্ব ক্ষমতা নেবেন এখন এখানে বসে আছেন পিপি সাইফুল সাহেব ওনার এলাকায় শেখপুর ধরুন বসে আছেন বাবলু ভাই ওনার এলাকা শেরপুর ধনু এখানে বসে আছেন বেলাল ভাই ওনার এলাকার নন্দীগ্রাম দুপচাচিয়া আদম থেকে দুপচাচিয়া এখানে বসে আছেন জাকির সাহেব সোনাতলা সারেকান্দি উনি ভোটে নির্বাচিত হলেন এমপি প্রার্থী হয়ে ওনাকে যদি বলা হয় ভাই তুমি ভোটে জিতছ তোমাকে একটা থানা উপজেলা চেয়ারম্যান করা হবে উনি মানিয়ে নেবেন ঠিক সেই রকম ভাবে উনিশশো সালে যে নির্বাচন হয়েছিলেন সেই নির্বাচনে শেখ মুজিবকে বলা হয়েছিল তুমি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হও আর ভুট্টো বলেছিল আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হব মেনে নেয় নাই শেখ মুজিব চেয়েছিলেন আমি বাংলাদেশের নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হব সেই দিন যদি ইয়া ভুট্টো মেনে নিতেন বাংলাদেশ কখনো স্বাধীন হতো না উনিশশো একাত্তর সালে সুপ্রিয়াতে কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যখন আঠারোই মার্চ ওই বাংলাদেশে এলেন ইয়া খান আমার ভুট্টো শেখ মুজিবের সাথে দেন দরবার করার জন্য উনি এসে বললেন শেখ মুজিব তুমি প্রধানমন্ত্রী তুমি ম্যান্ডেট পেয়েছ তোমাকে প্রধানমন্ত্রী করা যাবে না এভাবে চব্বিশ তারিখ পর্যন্ত কালকে ভোট করলেন আর এদিকে পাকিস্তান থেকে জাহাজে করে নিয়ে আসলেন অস্ত্র সহ জাহাজ নিয়ে আসলেন চট্টগ্রাম পতেঙ্গায় জঙ্গলের ভাইয়েরা চব্বিশ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ শেখ মুজিব এমএলএ কোন এমপির হয় জন্ম হয় নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেবেন হ্যাঁ। পঁচিশ তারিখ রাত্রে যখন BDR Pilkhana Rajarbagh police line সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওই পাকিস্তানি হানাদার বাহিনী নির্বাচনে গুলি চালিয়ে সাধারণ মানুষদের হত্যা করছে ঠিক সেই সময় কোন আওয়ামী লীগের নেতা এগিয়ে আসে নাই স্বাধীনতার ঘোষণার জন্য কে এগিয়ে আসলেন জিয়াউর রহমান কেন আসলেন জিয়াউর রহমান যে একজন সাধারণ মেজর একজন সাধারণ মেজর দেশ মাতৃ গাঠানে নিজের শক্তি বলে যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন আজকে জিয়াউর রহমানকে কেন বলা হয় প্রথম রাষ্ট্রপতি কেন বলা হয় জানেন প্রধান আমি যে কথাগুলো বললাম এই বক্তব্য গুলো জাকির সাহেবের বিলাল সাহেবের ওনারা বক্তব্য পাবে কিনা ওনারা সময় আমি খেয়ে নিলাম আর কি আমার বক্তব্য শুরু হচ্ছে লালু ভাই দল দিয়ে নেব যাই হোক চব্বিশ তারিখ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা আসে নাই জিয়াউর রহমান তার মুখে হিম্মত দিয়ে উনি বললেন ইংরেজিতে কালু খান বেতার কেন্দ্র যে বক্তব্য দিলেন কি বললেন আজকে তারেক রহমান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রধান প্রথম রাষ্ট্রপতি কেন বলেন উনি বললেন পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ দিবাগত রাতে উনি বললেন আমি মেজর জিয়া বাংলাদেশ বলে অনুবাদ করে দিচ্ছি আমি মেজর জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং যুদ্ধকালীন সরকারের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম পানিশ ফলক সতীর্থ আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে ওই তথ্যমন্ত্রী ওই পেঁচালের তথ্যমন্ত্রী ওনার নাম কি ভাই হাসান মাহমুদ বলে হাসান মাহমুদ বলে ব্যাংকে হাসান মাহমুদ বলে শেখ মুজিব শেখ জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর আর সালা বোকার বাচ্চা বোকা তোর নেতা শেখ মুজিব তাহলে শেখ মুজিব জিয়াউর রহমানকে বীরত্বর খেতাব দিল কি করে আরে বোকা তো এরাই কত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে বাংলাদেশের ইতিহাসকে শেখ মুজিব শেখ হাবিলা এই সব বেদবদের কারণে বাংলাদেশ এইসব বেতকের কারণে বাংলাদেশের আজকে ইতিহাস বিকৃত হচ্ছে সংগ্রাম ভাইরা বেশি কথা বলবেন সিনিয়র রাগ করে আছেন শুধু একটা কথা বলি আজকে এই মার্চ মাস মার্চ মাস মার্চ মাস কেন একটা উনি বলে গেলেন কুড়িগ্রাম এলাকা এই মার্চ মাসে চুয়াত্তর সালের মার্চ মাসে কুড়িগ্রামে একজন বাসন্তী নামে এক মহিলা কাপড় ছড়িলে কাপড় নেয় গোসল করার পর শরীরে কাপড় পায় না এটা আমার কথা না ইন্ডিয়ান টাইমস ইংল্যান্ডের গার্ডিয়ান লন্ডন টাইমস সেই ছবিগুলো ছাপা হয়েছে সেই ছবির একটা ছবি এখন আমার কাছে আছে যদি কেউ দেখতে চান যোগাযোগ করে দেখাবো সেই বাসন্তী সেই বাসন্তী শরীরে কাপড় নাই মাছ ধরার তো ওনার জাল আছে না সেই জাল যে পেছে উনি ওনার ইজ্জত নিবারণ করেছেন সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের প্রতিধ্বনি আজকে শেখ হাসিনার সময় দেখা যাচ্ছে মানে সংগ্রামী ভাইরা সেই সময় চুয়াত্তর সালে নম্বরখানা হয়েছিল সেই নম্বরখানায় মানুষ আর কুকুর একসঙ্গে খেয়েছে সে কুখাদ্য আমাদের হুঁশিয়ার হতে হবে দেশটা এক তারেক রহমানের নির্দেশের প্রতিজ্ঞা থাকতে হবে যখন তারেক রহমান ঘোষণা দেবে এই বগুড়ার মাটি থেকে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো এই আশা প্রত্যাশা আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ শহীদ জওয়ান হোক বেগম খালেদা জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ আমাদের বুদ্ধিদীপ্ত নেতা আমাদের এম এল ইসলাম স্বাধীন ভাই বক্তব্য রাখছেন সারেগান্ধী সোনাতলা এলাকার জাতীয় সংসদে মনোনয়ন প্রাপ্ত আমাদের আরেক প্রিয় নেতা জেলা বিএনপির অন্যতম নেতা A K M Ahsan Zakir আউজুবিল্লাহ মিনা শাহিদ বিসমিল্লাহ রহমান রহিম দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বগুড়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এম সাইফুল ইসলাম প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ হেলালুজ্জামান তালুকদার লালু আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বাড়ি তালুকদার বিলাল সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন চান এবং হাজি এমার ইসলাম সাথে সহ বিএনপি এবং অন্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যেনারা এই শব্দ যন্ত্রের মাধ্যমে বক্তব্য শুনছেন সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য ধর্মের যেনারা আছেন তেনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকে যে দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতি হয়েছে এটা হওয়ার মূল কারণ এই সরকারের ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে এটা হয়েছে এটাই এটাই প্রথম না এর আগেও যখন তারা ক্ষমতায় ছিল শেখ মুজিবুর রহমান সাহেব একই ঘটনা ঘটছিলেন এনাদের কি কি দুর্নীতি শুধুমাত্র শেয়ার বাজার থেকে তিনবারে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে কুইক রেন্টালের মাধ্যমে প্রতি বৎসর বিশ হাজার কোটি টাকা তারা লুটপাট করছে হলমার্ক গ্রুপের মাধ্যমে সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিসমিল্লা গ্রুপের নামে আড়াই হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে তাদের লুটপাটের কারণে ফার্মার ব্যাংক সহ অনেকগুলি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে বন্ধুগণ আর এই সরকারের দোষরে এই সরকারের আত্মস্বজনেরা তারা বাংলাদেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বন্ধুগণ এই অবৈধ সরকারের কাছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে চাওয়ার কোনো যুক্তিকতা নাই আমি মনে করি এই সরকারকে যত তাড়াতাড়ি টেনে হেসতে নামানো সম্ভব হবে দ্রব্যমূল্য তত তাড়াতাড়ি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামাল হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার সভানেত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিসেস লাভলি রহমান বিসমুল্লাহ রহমান রাহিম গণ অনুষ্ঠান কর্মসূচির আজকের বগুড়া আয়োজিত অনুষ্ঠান কর্মসূচি সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম সাইফুল ইসলাম উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি গাবতলী সাজানপুরের মাটি ও মানুষের নেতা জেলা হেলালুজ্জামান তালুকদার লালু সহ জেলা বিএনপির সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বিভিন্ন অঙ্গ দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই সরকারের সীমাহীন দুর্নীতি এবং লাগামহীন দ্রব্যমূল্যের উচ্চ মূল্য দাবির প্রতিবাদে আজকের এই গণ অনশন কর্মসূচি আমি শুধু আপনাদেরকে একটি কথা জানাতে চাই সেটি হচ্ছে যে চালের দাম ছিল বাইশ টাকা সেই চাল এখন সত্তর আমাদের আর দু একজন নেতৃবৃন্দ প্রধান অতিথি সহ বক্তব্য রাখবেন তারপরে অনুষ্ঠান ভঙ্গ হবে আমরা সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও আমরা বক্তব্য দিতে পারছি না উপস্থিত আছেন জেলা বিএনপি নেতা সাইদুজ্জামান সাকিন আমাদের রাত্রি থানা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা যুগ্ম আহ্বায়ক প্রভাষক আশরাফ হোসেন আমাদের রাত্রি পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি লাইফুল ডিপু আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজ্যের এমপি এবং সব অনেক কিন্তু উপস্থিত রয়েছেন আমরা সবাই সর্বদার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক যুবনেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়াল আবেদিন চান রাহিম আজকে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই পুঁথিকে অনশনের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রধান অতিথি উপস্থিত আছেন সাবেক এমপি মাননীয় দেবদেবী বেগম খান্দাজের সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই যুগ্ম আহ্বায়ক ফজলুল মেজাজা বিলাল সহ বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ অঙ্গ সংসদের নেতৃবৃন্দ প্রিয় উপগ্রহবাসী আসসালাম আলাইকুম বক্তব্য আমি দেবরা আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে এই অবৈধ সরকারের তার বিরুদ্ধে এই প্রতীকী অনশন আমরা আজকে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমরা অনশনে ছিলাম আজকে এমনিভাবে সারা দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই অনশন কর্মসূচি পালন করছে এই সরকার ব্যয় সরকার লজ্জাহীন সরকার এই সরকারের লজ্জা নেই অবৈধভাবে অবৈধ পন্থায় ক্ষমতায় এসে ক্ষমতা আঁকড়ে ধরে আছে এই দেশের মানুষ এই সরকারের পক্ষে নেই সুতরাং আজকে আপনাদের সকলকে শপথ দিতে হবে পতন ঘটানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাতা বেগম খালেদার মুক্তি এবং আমাদের দেশের আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে ফিরে আনার জন্য আগামী দিন আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বসো বসো এই বসে বসে এই শেষ হবে এখন এ পর্যায়ে বক্তব্য রাখছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক পরিচ্ছন্ন নেতা ফজলুল বাড়ি তালুকদার বেলাল ভাই বক্তব্য রাখছেন ফজলুল বাড়ি তালুকদার বেলাল ভাই আসসালামু আলাইকুম সারা দেশব্যাপী বিএনপির কর্মসূচি হিসেবে আজকে আমার প্রিয় সহকর্মী সভাপতি বিএনপি বগুড়া জেলা কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর ইসলাম আজ অনুষ্ঠানে প্রধান সাধারণপুর মাননীয় সাবেক সাংসদ বিএনপি চেয়ারপারসন মানুষ সাহেব বগুড়া জেলা বিএনপি আহ্বায়কের আমার সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সম্মানের নেতৃবৃন্দ আমাদের বক্তব্য করা সভা সব নেতৃবৃন্দ শেষ এখন আমরা অনুষ্ঠান আমরা বাঙালির জন্য আমরা এখন দিচ্ছি কিন্তু আপনাদের কাছে একটু একটা কথা বলতে চাই সমগ্র দেশের আজকে কি অবস্থা নিত্য জিনিসের দাম তার প্রতিবাদে আমাদের এগুলো হচ্ছে আইন আইন বলে কোনো জিনিস নাই দুঃশাসন অপশাসন কুশাসন সব দেশটাকে ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর যেমন পারিবারিক রাজতন্ত্র কায়েম করেছিল ঠিক একই কারণে শেখ হাসিনার পরিবারের প্রায় ষাট থেকে আটষট্টি জন লোককে এমপি বানাইছে খালাতো ভাই মামাতো ভাই ভাই এমন কোন লোক নাই তো সেখানে এমপি হয় না দলের টিকিট না দেওয়া হয়েছে স্বতন্ত্র থেকে জোর এমপি বানায় নিয়ে আসছে সংসদে তাই আজকে বিশ্বাসের বিরুদ্ধে সমগ্র জাতিকে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ধীরে ধীরে এইসব পদক্ষেপ নিচ্ছি বিক্ষোভ সমাবেশ চূড়ান্ত যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেই জন্য সমস্ত নেতা কর্মীকে যে কোনো আন্দোলনের প্রস্তুতি নিতে হবে আর একটা ভয়ঙ্কর খেলায় সরকার মেতে উঠেছে সমস্ত প্রশাসনিক যন্ত্র স্টেট আমরা ধ্বংস করে দিয়েছে ব্যক্তির জমি এখন সেনানিবাস রাজনৈতিক নেতার নামে সেনানিবাসের নাম দেওয়া হচ্ছে যে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা দিন পুলিশ বাহিনীকে আমাদের আমাদের প্রিয় নেত্রী আমাদের সবাই প্রধানমন্ত্রী চেয়ারপারসনের বিরুদ্ধে আজকে এই ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার এবং আইজিপি আমরা মুক্তি করেছেন জঘন্য মুক্তি সেই কারণে তীব্র নিন্দা করার করাচ্ছে আমরা তারা আজকে এই অনুষ্ঠান আপনি সুন্দর সার্থক করেছেন সঙ্গে পর্যায়ে নেতৃবৃন্দকে আমার বগুড়া জেলার বিপক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকল আন্তরিক ধন্যবাদ মরকবাদ আপনারা ধৈর্য সহকারে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আপনারা বসে ছিলেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আগামী দিনে আপনারা পরিষ্কার ভূমিকা পালন করবেন এই আশীর্বাদ মধ্যে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিন্দাবাদ তারা জিন্দাবাদ ধন্যবাদ দীর্ঘ সকাল দশটা থেকে তিনটে পার হয়ে গেছে প্রতীকে অন্বেষণে এখন প্রধান অতিথির বক্তব্য আর এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছে প্রধান অতিথি যে আমাদের অন্বেষণে আসম অলঙ্কিত করতেন গাবতলের প্রিয় ব্যক্তিকে ভালোবাসার এক অপর নাম জনাব হিলালুজ্জামান তালুকদার লালভাই জনাব হিলালুজ্জামান তালুকদার লালভাইকে বক্তব্য রাখার জন্য আমি নিজের পক্ষে অনুরোধ করছি আয়োজিত এই প্রতীকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল সাইফুল ইসলাম বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ বগুড়া জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ বগুড়া জেলার অঙ্গভাব সহযোগী দলের নেতা এবং নেত্রী ভাই ও বোনেরা আসসালাম আজকের এই অনশন প্রমাণ করে শেখ হাসিনার রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই যারা মানুষের পেটে ভাত দিতে জানে না মানুষের পেটে খাবার দিতে জানে না বস্ত্র দিতে জানে না আমরা জানি আওয়ামী লীগ মানে সন্ত্রাস আমরা জানি আওয়ামী লীগ মানে ধর্ষণ আমরা জানি আওয়ামী লীগ মানে লুট আমরা জানি আওয়ামী লীগ মানে দখলবাজি আমরা জানি আওয়ামী লীগ মানে মানুষের পেটের ক্ষুধা আওয়ামী লীগ মানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না আজকে সেই আওয়ামী লীগ ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় আছে আপনাদের ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আমাদের প্রিয় নেতা এদেশের এদিকে শ্রেষ্ঠ সন্তান গতকাল বক্তৃতায় ঘোষণা দিয়েছেন যে ইনশাল্লাহ আমরা জাতীয় সরকার গঠন করব আমাদের প্রিয় ভাইরা এই লক্ষ্যে আমাদেরকে জনগণকে সঙ্গ নিয়ে এখনই নামতে হবে রাজপথে রাজপথে নামতে হবে এবং এই সরকার এই হাজিরা সরকারকে আমরা পতন পতন ঘটাতে হবে যে কোনো মূল্যে আজকে আমরা সবাই নিব যে আমরা হাজিরা সরকারকে ক্ষমতাচ্যুত না করে আর বাস বাড়িতে আমরা ফিরে যাব না যে ধৈর্য নিয়ে আমরা দশটা থেকে তিনটা পর্যন্ত অনুসরণ করলাম এই ধৈর্য এবং দৃঢ়তাই নিয়ে আমরা রাস্তা গেলাম ইনশাল্লাহ এই সরকারকে আমরা পদচ্যুত করব আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করব জাতীয়তাবাদ শক্তিকে প্রতিষ্ঠিত করব এবং খালেদাকে প্রধানমন্ত্রী করব তারেক রহমানকে নিরাপদে এই দেশে মানুষ আনবো মানুষের দেশের মানুষের মুখে হাসি ফোটাবো আজকে এই এই হবে আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আলু ভাই এ পর্যায়ে আজকের বাচ্চাদল তারা এই পর্যায়ে আজকের এই গণ অনশন কর্মসূচির সমাপনী বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখা সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বগুড়া মানের বিশিষ্ট জনাব এ কে এম ইসলাম জনাব এ কে এম সাইফুল ইসলাম আজকের সভার সভাপতি সকাল দশটা থেকে এখন তিনটে পার হয়ে গেছে আমরা সিম্পনিকার হাঙ্গা স্ট্রাইক করছি অর্থাৎ প্রতীকী অনশন কিসের জন্য এই অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি এবং দুর্ভাগ্যের উদ্যোগী প্রকৃতি আপনারা অনেক বক্তার বক্তব্য শুনেছেন আমার নতুন করে বলার কিছু নাই এই সরকার জনগণের চোখের ভাষা বোঝে না মানুষের কথা বোঝে না এইটা একটা অবৈধ সরকার আমি বলতে চাই আমরা যখন আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পদত্যাগের বাধ্য করে হিন্দু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে সেদিন আমরা এই ভোট mucho